স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত মরহুমা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে রসমেলার দোয়া মাহফিল নোয়াখালীতে পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা আহত বিষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman লিটনের মাতা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে রবিবার দিবসটি স্মরণে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন খানি দোয়া মাহফিল মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও Rasik mayor A H M Khairuzzaman Liton এছাড়া মরহুমার দৌহিত্র আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্নার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগ ছাত্রলীগ রাজশাহী কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ বারকুল্লা বিন দুরুল হুদা এর আগে দিবসটির স্মরণে সকালে মেয়র বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাদজহ রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল সহ জামিয়া ইসলামিয়া শাহ মকদুম মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman লিটনের মাতা জাহানারা জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া শাহমকদুম দরগা মাদ্রাসায় এর আয়োজন করেন রসমেলার সত্ত্বাধিকারী মিঠু কুমার ঘোষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদাত আলী এ সময় উপস্থিত ছিলেন নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপেল নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগে বাদাসোর তালাইমারির রানীনগরে পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তরিকুল আলম পল্টুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আব্দুল ওয়াদুদ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরীর সদস্য আলিমুল হাসান সজল মতিহার থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মিঠু পঁচিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান সহ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা গেছেন এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা শনিবার সকাল নয়টা থেকে রবিবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে এরা মারা যান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন মৃতদের মধ্যে ষাটর্ধ একজন পুরুষ অন্যজন নারী তার বয়স একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এদিকে একশো ছেচল্লিশ শয্যার রামেক করোনা ইউনিটে রবিবার সকাল নয়টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন উনসত্তর জন এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন উনচল্লিশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন সাতজন এই একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বারো জন রোগী এর আগে শনিবার রামেক হাসপাতালের ল্যাবে চুরানব্বইটি করোনার নমুনা পরীক্ষা করা হয় তাতে করোনা ধরা পড়েছে বিয়াল্লিশটিতে তবে একই দিনে রামেক ল্যাবে দুইশো উনআশিটি নমুনা পরীক্ষায় সাতাত্তরটিতে করোনা ধরা পড়েছে রাজশাহী জেলার দুইশো তেরোটি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে একষট্টিটিতে রাজশাহীতে করোনা শনাক্তের হার তেত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ নোয়াখালীর সুবর্ণচরে আগামী দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তরিকুল ইসলাম বিএসসির সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুকের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর বিশ সমর্থক আহত হয় এবং তাদের পঁচিশ থেকে ত্রিশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় শনিবার দুপুর একটার দিকে উপজেলার এক নং চরজব্বর ইউনিয়নের চর হাসান ভুইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করে বলেন নৌকা প্রার্থীর সমর্থকরা গাড়িবহরে আকস্মিক হামলা চালায় এ সময় তারা কর্মী সমর্থককে পিটিয়ে আহত এবং ত্রিশটি মোটরসাইকেল ভাঙচুর করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এক নং চর জব্বর ইউনিয়নের নৌকার প্রার্থী তরিকুল ইসলাম বিএসসি বলেন এ ঘটনা আনারস প্রতীকের প্রার্থীর সাজানো নাটক এ ঘটনার সাথে আমার কোনো সমর্থক জড়িত নেই চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর হক হামলার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ পঞ্চান্ন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখন পর্যন্ত কতজন আহত হয়েছে এবং কতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে তার প্রকৃত তথ্য জানা যায়নি নোয়াখালীর কোম্পানিগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের একদিন আগে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও ককটেল উদ্ধার করেছে পুলিশ শনিবার রাত পৌনে এগারোটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী চৌরাস্তা সংলগ্ন রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয় অপরদিকে একই দিন রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুসাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের জেলেপাড়া থেকে সাত পিস ককটেল উদ্ধার করে পুলিশ নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম একই দিন রাত পৌনে বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নাটোরে করোনা পরীক্ষা বেড়েছে বেড়েছে শনাক্তের হারও গতকাল একশো একষট্টি জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে তিপান্ন জন পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার বত্রিশ দশমিক নয় দুই শতাংশ করোনা পজিটিভের আটত্রিশ জনই নাটোর সদর উপজেলার এছাড়াও কম বেশি সকল উপজেলাতেই করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে জেলায় এ পর্যন্ত চৌত্রিশ হাজার